সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই ক্লাসটা কাদের জন্য হবে আমি যদি সহজ কথায় বলি যারা ইউটিউবিং করতেছেন এবং পাশাপাশি ব্লগিং করতেছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে বা এসিওর কাজ করতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে যদিও আমাদের ক্লাসটা খুবই শর্ট ক্লাস হবে আজকে মাত্র পাঁচ ছয় সাত মিনিটের হতে পারে তো আজকে আমরা দেখব মাত্র একটা বা দুইটা ওয়ার্ড লেখে বা কিওয়ার্ড লেখে একটা কিওয়ার্ড বা একটা শব্দ একটা বা ওয়ার্ড লেখে আমরা ক্লিক করলে যেন আনলিমিটেড ওই ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আমাদেরকে বের করে দেয় একদম লিস্ট আকারে আমরা যেমন আগে কিওয়ার্ডগুলো রিসার্চ করতাম সেটা কিন্তু লিস্ট আকারে আসতো না কিন্তু আমরা আজকে যে মেথডটা দেখব বা সিস্টেমটা দেখব এর মাধ্যমে আমরা একদম সহজেই আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে পারবো ইজিভাবে চলুন আমরা দেখি কিভাবে এটা করতে হয় হ্যাঁ তো আমরা যেটা করব এখানে লিখব হচ্ছে কিওয়ার্ড শিটার একটু বানানটা একটু ভালো করে দেখেন কিওয়ার্ড শিটার মানে একটা শিট আর ওকে তো আমরা এটা লিখে সার্চ করব আমরা সার্চ করার প্রথমে আমরা এইরকম একটা ওয়েবসাইট পাবো কিওয়ার্ড শিটার ডট কম এটাই হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট এখান থেকে আমাদের এই কাজগুলো করতে হবে আমরা এটা ওপেন করি ওকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে তো আপনি যদি সাইন আপ করেন তাহলে আরও ডিটেলসে অনেকগুলো পাবেন আপনি চাইলে ফ্রিতেও এগুলো করে ফেলতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি যদি সাইন আপ করেন আরও ডিটেলসে বেশিভাবে ভালোভাবে দেখতে পাবেন আমি আপাতত লাগতেছে না আমি তো আমরা এটা শর্টকাটেই করে ফেলবো তো আপনারা চাইলে ভিতর থেকে মানে লগিং করে কাজগুলো করতে পারেন এটা আর একটু ভালো হবে ধরেন আমার এটা ক্লাসিক এটা কি কোথায় মানে কিসের জন্য করবেন ধরেন আমি চাচ্ছি ইউটিউবিংয়ের জন্য করব বা ক্লাসিক ক্লাসিক হলে সব ধরনেরগুলোই চলে আসবে ওকে আপনি চাইলে এরকম করে দিতে পারেন বা এটা হলে এটা এরকমই রাখতে পারেন যদি আপনার নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম থাকে যেমন ইউটিউব থাকে প্রোডাক্ট থাকে নিউজ থাকে ইমেজ থাকে বুক থাকে এগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই এগুলো সিলেক্ট করতে হবে আর যদি মনে করেন না এভরিথিং যা কিছু আছে সবগুলো আমি দেখতে চাচ্ছি তাহলে ক্লাসিকই রাখবেন আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এটা আপনি যদি চান সেটা আপনার কান্ট্রি অনুযায়ী তো আপনি এটা বসাইতে পারবেন অনুযায়ীতে যেমন এখানে আমরা যদি বাংলাদেশ বলি ধরেন আমি বাংলাদেশের জন্য আমার ই চাচ্ছি আমি কিওয়ার্ডগুলো চাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো বাংলাদেশ এখানে বাংলাদেশটা সিলেক্ট করবে এবং বেঙ্গলি লেখাটা অটোমেটিকলি চলে আসতেছে ভাষাটা হ্যাঁ আমরা এখানে লিখতে পারি এসিও e বা ডিজিটাল মার্কেটিং এটা লিখে আমরা এখানে দেখে লেখা আছে স্টার্ট স্টার্ট শিটিং মানে শিটিং ওকে এখানে আমরা ক্লিক করব তো দেখেন শুরু হয়ে গেছে আমাদের অভাব নাই ঠিক আছে আসতেই থাকবে আমরা যদি এভাবে মোটামুটি দেখি তো আমরা আশা করি যে অনেক টাইম লাগবে সম্পূর্ণ শীটটা তৈরি হয়ে আসবে অনেক সময় লাগবে ঠিক আছে তো দেখেন তৈরি হচ্ছে কিন্তু প্রতি সেকেন্ডে আট দশটা করে তৈরি হচ্ছে মানে এগুলো কিন্তু তারা ফাইন্ড আউট করে দিচ্ছে তো এটা কতটুক সত্য সেটা যদি আমরা দেখি ভালোভাবে তাহলে আমি একটু একটা কাজ করি এটা বন্ধ করে দিই হ্যাঁ এভাবে আসতেই থাকবে তাহলে আমার আবার পরবর্তীতে উপরে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে এরকম আসতেই থাকবে ওকে আমি এটা স্টপ করে দিই এটা আসতেই থাকবে এরকমভাবে হ্যাঁ পৃথিবীর যত কিওয়ার্ড আছে সবগুলো বের করে দিবে তো এসিও রিলেটেড তো আমরা ধরেন উপরের দিকে গেলাম এখানে দেখেন প্রথম প্রথম এসিও e তারপরে এসিও ফুল ফ্রম এসিও এন না আমি আজ পর্যন্ত শুনতেছি আর কি এখানে আমার কিছু জিনিসের সাথে আমি পরিচিত যেমন SEO SEO audit SEO marketing হ্যাঁ তারপরে এসিও অ্যানালাইটিক্স e বা অ্যানালাইজার তারপরে এসিও অ্যান্ড সেম এসিও অ্যানালাই অ্যানালাইটিক্স তারপরে এসিও এজেন্সি অ্যানালাইসিস এসি অ্যানালাইসিস তারপরে SEO Africa SEO analysed salary SEO book SEO boom আরও অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসিও ব্লগ এসিও ব্যাকলিং এরকম আপনি এই রিলেটেড এসিও চেক মানে যত এসিও কোর্স যত আপনার কোর্সগুলো দরকার এভাবে কিন্তু আপনারা বের করতে পারেন এবার সে আমরা যদি চাই যে আমি ইউটিউবের জন্য বের করব সরি আমি এটা কেটে দিই এটা আমার লাগতেছে না আমি ইউটিউবের জন্য রাখলাম তো আমি ইউটিউবটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার ধরেন আমি লিখলাম হচ্ছে digital marketing digital marketing marketing ধরেন এখানে আমি সিটটা স্টার্ট করে দিলাম দেখেন শুরু হয়ে গেল ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কিছু আছে সবগুলো ইউটিউবের যে ওই সিস্টেমটা ওইরকমভাবে আসা শুরু হয়ে যাবে তো এভাবে মূলত কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারবেন ইজিভাবে digital marketing digital marketing Wikipedia digital marketing website work তারপরে এগুলো দেখেন ডিলিটেড ঠিক আছে ডিলিটেড আবার কোথায় কোথায় দেখেন আপনি এখানে সঠিক যদি কিওয়ার্ডগুলো মানে এখানে যেটা সমস্যা বড় সমস্যা সেটা হচ্ছে আপনি যে অ্যাকুরেটগুলো পাবেন সেটা না অ্যাকুরেটও পাবেন পাশাপাশি এখানে অনেকগুলো ডুপ্লিকেটও চলে আসবে যেমন এই যে এগুলো কিন্তু সঠিক কিওয়ার্ড না আদৌ আমি এগুলো কিওয়ার্ড কাউরে ইউজ করতে দেখি নাই যেমন যেখানে তারা ট্যাগগুলো পাইতেছে যে কোনো সার্চ ইঞ্জিনে বা যে কোনো ওয়েবসাইটের ভিতরে যে কোনো ট্যাগ পাবে সবগুলো কিন্তু এখানে মানে দেখাবে আর কি টোটাল দেখাবে যেমন এইখানে দেখেন আমার কয়টা কিওয়ার্ড একজাক্টলি আমি পাবো যেমন ডিজিটাল মার্কেটিং এটা আমার সাথে যায় তারপরে সরি ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ এটাও আমার সাথে যায় ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগানো ছিল এটাও আমার সাথে যায় হ্যাঁ ভুল হয়েছে মেবি তারপরে digital marketing job digital marketing salary digital marketing agency digital marketing strategy digital marketing tools institute এগুলো কিন্তু আমাদের সাথে যায় মানে এগুলো কিন্তু আমার প্রয়োজনীয় কিওয়ার্ড এরকম করে করে আপনাকে দেখতে হবে যে এটা কি এটা কি আদৌ মানে সঠিক কিওয়ার্ড কিনা আপনার সাথে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড এর সাথে কি এটা আছে কিনা হ্যাঁ তো এরকম আপনি অনেকগুলো পাবেন এগুলো কিন্তু আমি বলবো না যে শুধু ইউটিউবের জন্য ব্যবহার করবেন এটা কিন্তু যে কোনো মাধ্যমে ইউজ করতে পারেন যেমন এখানে কেউ কেউ এইটা লেখে অনেক মানুষ আছে যারা সার্চ করে যারা এই ডিজিটাল মার্কেটিং উইকিপিডিয়া লেখে সার্চ করে কারণ হচ্ছে এটা সমস্ত ডিটেলসগুলো দেখতে চায় এগুলো কিন্তু খুবই ভালো কিওয়ার্ড ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভালো কিওয়ার্ড আমরা এগুলো ইউজ না করলে কি হবে তো এগুলোতে ইয়া করে হুম এই কিওয়ার্ডগুলো লেখে লেখে সার্চ করে আমরা হয়তো কিছু জানি অথবা কিছু জানি না আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এইভাবে আপনারা কিন্তু সহজে কিওয়ার্ডগুলো বের করতে পারবেন একদম সিম্পল ঠিক আছে এখন চাইলে আপনি হাজারখানি বের করে এরকম দুই মিনিটে কপি ঠিক আছে দুই মিনিটে কপি আপনার কিন্তু কিওয়ার্ডের কিন্তু আইডিয়া কিন্তু অনেক বেশি পাবেন সব থেকে কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে বেশি পাওয়া যাবে তো আশা করি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখছেন এবং আপনার একটু হলেও উপকার আসছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে